আজকে প্রফেট আছে তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওনার জন্ম আছে নবী নবী আছেন তো নবী আমাদের যে একটা নবী আছেন বড় নবী সব থেকে বড় নবী যার নাম হচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লাম ওর আজকে জন্মদিন আছে টিটাগড়